ধরে তুই কেনে বসি আছুস তুই তোকে কইলিনি মুই এনে কেনে বসি আছুস তুই টকি মনের বাটে কাটা তুই টকি মনের বাটে ন বসুস তুই এ বাটে বসলে কাটাইলা তোকে আলি পরীক্ষা হয়েছি বলি করি তোমাকে পড়বাকে দেই রইলি পড়লাস কি নাই তুমি কুয়া মকি এবে তুমি পড়লাস আছাস কি নাই কেনতি পড়াস নাই তুমি তুমি পড়লে কি ন পড়লে তোমার পরীক্ষা হইছি আকা আজি অল বোধ হইছি তোমার পরীক্ষা আজি তোমার খাতার পেপার ছিড়া লেখা এবে তুমি লেখা এ বুট মুডা তুই পেপার চেলুস কি নাই রে তোমাকে পড়াইলা ডামা নাকা মুই কোশ্চেন দেখাবি সেটা লেখছা আর তার আনসার দেখাইছ আমাকে এই তুই পেপার চেলুস কি নাই রে লেখা এবে पोर्टा डुमा के भी आविष्कार होइतिला लेखो एबे तमे एबे लेखा तमे डुमा के भी आविष्कार होई रहिला बुझलास एबे लेखा तमे कुकुर डुमा के भी आविष्कार होई रहिला दापरे दापरे लेखा देखका 15 मिनट भीतर क्वेश्चन और आंसर मके लिखि देखाई बारा छ तमे एबे लेखा तमे चुरगुंडी डुमा के बे होई रहिला एबे लेखो तमे মলা ডুমা কেবে ওই রইলা তোমার পাকে মাত্র পনেরো মিনিট টাইম কে কাটা দেখি ন লেখাস নিজের মনের একা লেখা বুঝলাস কি নাই পিলামন ಅಲ್ಲಿ ಗೋಟೆ ಪಾಂಚ ಮಿನಿಟ್ ಆಚೆ ಬಿಗಿ ಲೇಖಿ ಕರಿ ದೇಯ ಮೋಕೆ ತುಮರ ಕ್ವಶ್ಚಿನ್ ಪೇಪರ್ ಜೆ